ওকে আজকে আমরা ইনহেরিটেন্স শিখব তো ইনহেরিটেন্স ব্যাপারটা অ্যাকচুয়ালি কি এটা নিয়ে আমরা একটু ডিসকাস করতে পারি তো ইনহেরিটেন্স হলো এমন একটা ব্যাপার এমন একটা কনসেপ্ট যে আমরা একটা ক্লাসে এক্সটেন্ড করে বা ইনহেরিট করে সেই ক্লাসের প্রপার্টি বা মেথডগুলো আমরা চাইল্ড ক্লাস থেকে ব্যবহার করতে পারি তো এটা যদি সহজ ভাষায় ইজি ভাষায় বলতে চাই তাহলে হচ্ছে আমরা সবাই শুনেছি হয়তো বাবার সম্পত্তি ছেলে ইউজ করতে পারে তো এটাই হলো মূলত ইনহেরিটেন্স তো ইনহেরিটেন্স এখানে আরও কিছু কনসেপ্ট বলার দরকার এক্সেস মডিফায়ার নামে কিছু কনসেপ্ট আছে সেই জিনিসগুলো এখানে চলে আসে তো অ্যাক্সেস মডিফায়ারে কিছু কিওয়ার্ড আছে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড ডিফল্ট তো এই জিনিসগুলা ইনহেরিটেন্সের মধ্যে কাজ করে তো পাবলিক হচ্ছে গ্লোবালি সবাই পাবে এমন একটা বিষয় প্রাইভেট হচ্ছে একান্তই ওই ক্লাস ব্যবহার করতে পারবে সেই ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাস ব্যবহার করতে পারবে না এর একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যেমন আপনার বাবার মাথা মাথার চুল সো ওটা ওনার একান্তই ব্যক্তিগত এটা আপনি ইনহেরিট করে ব্যবহার করতে পারবেন না তো প্রোটেক্টেড হলো হচ্ছে আপনার এমন একটা কনসেপ্ট যেটা হচ্ছে আপনি যে ক্লাস ডিক্লেয়ার করেছে সে নিজেও ব্যবহার করতে পারবে এবং ওই ক্লাসকে কেউ ইনহেরিট করে ব্যবহার করতে পারবে যেমন বাবার শার্ট চাইলে আমরা ইউজ করতে পারি তো আর ডিফল্ট হচ্ছে বাই ডিফল্ট কিছু বলার না থাকলে সেটা ডিফল্ট থাকে এটা অ্যাকচুয়ালি পাবলিকের মতোই আচরণ করে তো পাইথনে আমরা পাবলিক এবং প্রাইভেট এই দুইটা কনসেপ্ট পাই তো বাই ডিফল্ট পাইথনে সব কিছুই পাবলিক যদি আপনি প্রাইভেট করতে চান তাহলে আন্ডারস্কোর ইউজ করতে হয় কোনো কিছুর আগে ভেরিয়েবল সো তাহলে আমরা কোডিংয়ে চলে যাই তো আমি ডাব্লু থ্রি স্কুলের একটা রেফারেন্স ইউজ করতেছি দিয়ে ওনার কি বলতেছে আমরা একটা ক্লাস নিচ্ছি পার্সন পার্সন এটা কনস্ট্রাক্টর নিচ্ছি বাই ডিফল্ট এভরি ক্লাসে একটা কনস্ট্রাক্টর থাকে সেটা আমরা ডিফাইন করি বা না করি first name and last name নামে দুটা আর্গুমেন্ট নিলাম এখানে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে আমরা সেগুলো অ্যাসাইন করতেছি এখানে অ্যাসাইনমেন্টে অনেক একটু কনফিউজ হয়ে যায় যে অ্যাকচুয়ালি কোনটা কিসে অ্যাসাইন করা হচ্ছে তো এই ফার্স্ট নেমটা হচ্ছে আপনার আর্গুমেন্ট সো এটা হচ্ছে সেই ফার্স্ট ক্লাস কী বলে ফার্স্ট নেম আর্গুমেন্টটা আর এটা হচ্ছে ক্লাস প্রপার্টি এই ক্লাস প্রপার্টিতে অ্যাসাইন করা হচ্ছে আর্গুমেন্টের ভ্যালুটা সো আমরা একটা মেথড নিচ্ছি এটা হচ্ছে স্ন্যাক কেজ বলে দেখতে সাপের মতো কোডিংয়ে কিছু কেজিং আছে snake case Pascal case camel case so এটা আমরা প্রিন্ট করে দিচ্ছি ফরম্যাট স্প্রিং করে দিচ্ছি আমি first name and self dot na, last name self means হচ্ছে this class same class self বলতে এখানে person class কে বোঝাচ্ছে ডক্সিন লিখি সো আমরা একটা ক্লাস ডিফাইন করলাম সেটা হচ্ছে পার্সন ক্লাস তো আমরা তার এখন একটা চাইল্ড ক্লাস তৈরি করি অ্যাকচুয়ালি ইনহেরিটেন্সটা কীভাবে করে সেটা দেখার জন্য ক্লাস আমরা হচ্ছে একটা স্টুডেন্ট ক্লাস নিলাম সো এখন আমরা পার্সনকে এক্সটেন্ড করলাম এটাকে বলা হচ্ছে এক্সটেন্ড এইখানে পার্সন হচ্ছে super class person is super ও প্যারেন্ট ক্লাস এবং স্টুডেন্ট হচ্ছে চাইল্ড ক্লাস সো আমরা এখানে কি করলাম স্টুডেন্ট ক্লাস পার্সন ক্লাসকে ইনহেরিট করলো সো স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট দিয়ে আমরা পার্সন ক্লাসের বৈশিষ্ট্যগুলো অ্যাক্সেস করতে পারবো সো আমরা দেখি সেটা পারি কিনা আমরা স্টুডেন্ট ক্লাস একটা অবজেক্ট তৈরি করলাম দেন স্টুডেন্ট থেকে আমরা আচ্ছা প্রিন্ট নেই আমরা অ্যাক্সেস করার চেষ্টা করি যদিও আমরা স্টুডেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর ডিফাইন করি নাই সো ভ্যালু সে অ্যাকসেপ্ট করবে না মেবি তারপর আমি চেষ্টা করে দেখি সো এটাকে প্রিন্ট করা লাগবে না যেহেতু আমরা এতটা প্রিন্ট করেছি অ্যাকচুয়ালি তাই হলো আমি যেটা বলেছিলাম তো আমাদের স্টুডেন্ট ক্লাসটাকে একটা কনস্ট্রাক্টর ডিফেন্ড করতে হবে okay sorry for my mistake আমরা অ্যাকচুয়ালি এটা করতে পারি আমরা অ্যাসাইন করে দিলাম অবজেক্ট ক্রিয়েট করার সময় তাকে আমরা ভ্যালু দেব স্টুডেন্ট থেকে আমরা প্রিন্ট নেম মেথডটাকে কল করতে পারি সো আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট থেকে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট থেকে আমরা প্রিন্ট নেম হচ্ছে পার্সন ক্লাসের মেথডটাকে কল করতে পারলাম এটাকেই বলা হচ্ছে ইনহেরিটেন্স অর্থাৎ মেথডটা আছে পার্সন ক্লাসে কিন্তু আমরা স্টুডেন্ট ক্লাসে ব্যবহার করতে পারতেছি এর কারণ হচ্ছে আমরা পার্সনটাকে ইনহেরিট করার কারণে যদি আমরা এটাকে ইনহেরিট না করি তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো না সো এখানে একটা ইরর থ্রো করতেছি সো ইনহেরিটেন্সের মেইন কনসেপ্ট এটাই আমরা একটা ক্লাসকে ইনহেরিট করে সেই ক্লাসের প্রপার্টি মেথড সেগুলো আমরা ব্যবহার করতে পারবো তার চাইল্ড ক্লাস থেকে সো আমরা আরও কিছু প্র্যাকটিস দেখি সো স্টুডেন্ট ক্লাসে আমরা কনস্ট্রাক্টর ডিফাইন করি স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর ডিফাইন করলাম দেন আমাদের সুপারকে কল করতে হবে সো আমরা সুপারকে কল করি পার্সন হচ্ছে সুপার সেলফ দিয়া ইনিট মেথডটা আমরা সুপারের ইনিট মেথডটা কল করতেছি সেলফ অ্যান্ড আমরা প্যারামিটারগুলো পাস করে দিচ্ছি first F name L name so actually এখানে যেটা করতেছে এটা সুপারের ইনিট মেথডকে কল করতেছে সো আমরা যদি সুপারের অবজেক্ট বা অবজেক্ট বানাই স্টুডেন্ট থেকে তাহলে সুপার যেন ওই ভ্যালুগুলো পেয়ে যায় personal self সো আমরা সুপার কনস্ট্রাক্টরটা কল করলাম সো আমরা সেম রেজাল্ট দেখতে পাচ্ছি সুপার মানে হচ্ছে এখানে পার্সনের কনস্ট্রাক্টরটাই কল হচ্ছে দেন আমরা আর কিছু ট্রাই করতে পারি ग्रेजुएशन यार तो स्टूडेंट আমরা স্টুডেন্টের ইটটা ধরে গ্রাজুয়েশন ইয়ারটাও নিতে পারি সো আমাদের স্টুডেন্টে ভেরিকুলেশন না করলেও চলবে প্রবলেম নাই তো গ্রাজুয়েশন ইয়ার অ্যাসাইন করি দেন হচ্ছে আমরা এখন আমরা চাইলে স্টুডেন্ট অবজেক্টে গ্রাজুয়েশন ইয়ার দিতে পারবো গ্রাজুয়েশন এরটা পেতে গেলে আমাদের প্রিন্ট করেও পেতে পারি অথবা একটা মেথড বানায় নিতে পারি student dot graduation year so এটাকে প্রিন্ট করতে হবে গ্রাজুয়েশন এয়ার পেলাম তো স্টুডেন্টে আমরা চাইলে মেথড বানাতে পারি ওয়েলকাম বাই সেভ দিতে হয় দেন সেটাকে প্রিন্ট করা হয়েছে প্রিন্ট আমি অ্যাপ স্ট্রিং ইউজ করতে পছন্দ করি সো আমি অ্যাপ স্ট্রিং ইউজ করতেছি সেন্টেন্সের ফার্স্টে স্পেসের কোনো প্রয়োজন মনে করতেছি না দেন হচ্ছে self dot first name first name actually super ক্লাসের বাট আমরা ইউজ করতে পারতেছি ইনহেরিটেন্স করার কারণে আমরা গ্রাজুয়েশন একটা পেতে চাই সো গ্রাজুয়েশন একটা আমরা পেতে পারি সেলফ ডট গ্র্যাজুয়েশন ইয়ার তো এখন ওয়েলকাম মেথডটা অনলি চাইল্ড ক্লাসে সো ওয়েলকাম মেথডটা আমরা চাইল্ড ক্লাস থেকেই অ্যাক্সেস করতে হবে দেখি কি আউটপুট পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি welcome Shahriar Hossain and graduation year twenty twenty so inheritance আর অনেক কথা বলা যায় আমরা এতক্ষণ যা করেছি সেটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স সো পাইথনে মাল্টিপল ইনহেরিটেন্স করা যায় আপনি পার্সনের সাথে পাশাপাশি স্টুডেন্টে আরও অন্য কোনো ক্লাসকে ইনহেরিট করতে পারেন মাল্টি লেভেল ইনহেরিটেন্স করা যায় বিভিন্ন ধরনের ইনহেরিটেন্স আছে তো মূলত কনসেপ্টটা হচ্ছে একটা ক্লাসকে ইনহেরিট করে সেই ক্লাসের সুবিধাগুলো ব্যবহার করতে পারা তো এটার কারণটা কি ইনহেরিটেন্সটা কেন করব এটা হচ্ছে কোড রিইউজেবিলিটি আপনার সেম কোড বারবার লেখার প্রয়োজন নেই আপনার পার্সন ক্লাসে একটা মেথড তৈরি করা আছে সেই মেথডটা অনেক ইউজফুল সো এটা আপনি অন্য একটা ক্লাসে ইউজ করতে পারেন সেটা আবার নতুন করে লেখার তো কোনো প্রয়োজন নাই এই জন্যই আসলে ওপিটা অনেক বেশি পপুলার তো আই হোপ আমি নিজেও শিখতে পেরেছি ইনহেরিটেন্স এবং আপনাদের বোঝাতে পেরেছি ধন্যবাদ সকলকে